রাজধানীতে শিক্ষার্থী চাকরিজীবী অবিবাহিতদের জন্য বাসা ভাড়া যেন সোনার হরিণ পাওয়া বেশিরভাগ বাড়ির মালিক অবিবাহিতদের ভাড়া দিতে চান না ফলে বড় শহরে মাথা গোজার ঠাঁই খুঁজতে বহু কাঠখড় পড়াতে হয় তাদের তবে এখন এ সমস্যা থেকে মুক্তি দিতে দেশে রয়েছে super home see. I've touched your soul. your soul